আমার রাজকুমারী আমি তোর রাজকুমার তোকে ছাড়া শূন্য আমি আমার এই পৃথিবী হ্যাঁ বলছি কত যে তোকে ভালোবেসে মরেছি একাকি ব্যথা যে বুকে সারাক্ষণ যন্ত্রণা কেউ তো নেই বুঝবে আমার মনের বাসনা যদি থাকিস দূরে যেন রে মনটা পড়ে মাঝে রাতে ঘুমের ঘরে খুঁজি তোকে সকাল সাজে তুই ছাড়া যাব জনম আমি তো সাথে কাটাব মরে গেলে তোকে আমি